একা আমাকে রেখে তোমরা কই যাইতেছ কাউকে বলার কিছু নাই সহযোগিতার মতো কেউই নাই সেদিন সহযোগিতা সেদিন একমাত্র তার সঙ্গী হবে দুনিয়ায় থাকাকালীন আল্লাহর জন্য যে নেক আমলগুলো আমরা করতে পেরেছি প্রশ্ন করা হবে মান রাব্বুকা তোমার রবকে তুমি কাকে রব মেনে আসছ আমরা এখানে দুনিয়া থেকে যতই আল্লাহ আল্লাহ আল্লাহ করি না কেন যদি আল্লাহ পাকের বিধান আমরা দুনিয়াতে না পালন করি সেদিন আমরা আমার রব আল্লাহ এই কথা আমার মনে থাকবে না অমা দিন ওকা তোমার ইসলামটা দিন কি ছিল ধর্ম কি ছিল তোমার জীবন বিধান কি ছিল যদি আমরা ইসলামকে নিয়ে আমাদের জীবন করতে না পারি আমাদের সমাজকে করতে না পারি ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আমরা যদি আমাদের চলাতে না পারি চলতে না পারি তাহলে আমরা আমাদের ধর্ম যে ইসলাম ছিল সেই ইসলাম সেদিন আমরা বলতে পারবো না যতই আমরা এখানে দুনিয়াতে মুখাস্ত করে রাখি আমাদের ধর্ম ইসলাম আর শেষ প্রশ্ন সবচেয়ে কঠিন থেকে কঠিনতম প্রশ্ন একজন আল্লাহ ইসলামকে সামনে রেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে এই ব্যক্তি তুমি চিনো আল্লাহ রাসুল তখন ইনি কে উনি কোন নবী তোমার নবী কিনা এরকম নয় আল্লাহ রাসুলকে সামনে রেখে বলবে ফেরিস্তারা জিজ্ঞাসা করবে যে মুনকার নেকির ফেরিস্তা জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তিকে কি চিনো যাকে তোমাদের জন্য তোমাদের জন্য শান্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে যদি রাসুল পাকসালামের সুন্নত তরিকা মতো আমরা দুনিয়াতে না চলতে পারি নামাজ কালাম না করতে পারি ইসলামকে আমরা না পালন করতে পারি রাসুলের মহব্বত অন্তরে এই দুনিয়ায় থাকাকালীন যদি না রাখতে পারি তাহলে সেদিন আল্লাহ রাসুলকে যদি রাসুল বলে না স্বীকার করি তাহলে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই একখানা হাদিসে শুধু রাসুল পাক সাল্লামের বিষয় শুধু জিজ্ঞাসা করা হবে এই বিষয়টাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসটি হলো ওয়ান أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أودي في القبر وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا نيالهم হজরত আনাস থেকে হাদিস তিনি বলেন রাসুল পাক সাল্লাম এরশাদ করেছেন ইন্নাল আবদা কোনো ব্যক্তি কোনো বান্দা যখন ইন্তেকাল হয়ে যায় ইজা অকাফি কবরি যখন তাকে আমরা সবাই কবরস্থ করে ফেলি কবরে রেখে দিয়ে আসি একটা দোয়া পড়ি মিল্লাতা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুলিল্লাহ রাসুল পাক সাল্লামের মিল্লাতে আমরা যে রেখে দিয়ে আসলাম দুনিয়াতে আল্লাহ রাসুলের সুন্নত আদায় করলাম না আর আমরা যদি সবাই মিলে সার্টিফিকেট দিয়ে দিন রাসুলের মিল্লতে রেখে দিয়ে আসছি সেদিন কি তার সাথে আমরা থাকবো কেউ থাকবে না বরং যদি সে গাল বড় দাঁড়িয়ে সে তার থাকে তার যদি সুন্নতির আমল থাকে সে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে এই আল্লাহ রাসুলের সুন্নতগুলো সেখানে তার সঙ্গী হয়ে যাবে সুবাহান আল্লাহ তখন এই লোকটাকে যখন দিয়ে আসে তখন এই লোকটাকে অতাবল্লা আনহু বহু এ তখন তার সঙ্গী সাথী যারা আছে আপনজন যারা আছে এই আপনজন কবরে যায় সেখান থেকে তারা এক এক করে চলে উঠে চলে আসে আল্লাহ রাসুল পাকসালাম বলেন এমনকি যখন তারা উঠে চলে আসে তাদের পায়ের শব্দগুলো মৃত ব্যক্তি সেখান থেকে শুনতে পায় সোহা কিন্তু বুঝতে পারে আমারে রেখে লোকগুলা চলে যেতেছে আমাকে রেখে একা রেখে তারা চলে যেতেছে আজ তাদের কোনো মায়া দয়া নাই তখন আতাহু মালাকা আনে তার কাছে দুজন ফেরিস্তা আসে দুজন ফেরিস্তা আমরা জানি মুনকার নেকির দুজন ফেরিস্তা কবরে চলে আসে আসার পরে পাইও কায়দা হিহি তাকে উঠে বসানো হয় পুরুষ হোক মহিলা হোক তাকে উঠে বসানো হয় তার মধ্যে রূপ দেওয়া হয় নতুন করে আবার সেই রুহটা তার মধ্যে দেওয়া হয় পাইয়া পাইকুল আনে এই দুজন ফেরিস্তা তাকে প্রশ্ন করে মা কুন্তা তাকুলু ফি হাজিহি রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লামকে এই সামনে রেখে খবরটা প্রশস্ত হয়ে যায় আর রাসূলকে সামনে দেখে প্রশ্ন করে যে এই এই ব্যক্তির ব্যাপারে তোমার কি মন্তব্য তুমি কি বলো ওনার ব্যাপারে তুমি কি বলো অর্থাৎ সেখানে উনি কি ফেরিস্তা উনি কি মানুষ উনি কি তোমার কোনো আত্মীয় স্বজন না তোমার নবী কে এরকম বেশি কোনো কোনো প্রশ্ন করা হবে না বরং আল্লাহ রাসুলাম বলেন এই হাদিস পাকে যে হাদিস কেনা বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে হাদিস হাদিসে পাকে রাসুল পাক বলেন এই তুমি এই ব্যক্তির ব্যাপারে এই মোহাম্মদ সাল্লামের ব্যাপারে তুমি কি বলো তোমার কি ধারণা ওনার ব্যাপারে তখন মেরান যদি লোকটা মোমেন বন্দা হয় ইমানদার হয় নামাজি হয় পর্দাশীল হয় মিথ্যাকে ছেড়ে দেওয়া ব্যক্তি হয় সুদকুষ ছেড়ে দিয়ে হালাল পথে চলার ব্যক্তি হয় তখন পায়ু পায়ু পায়াপোলো তখন সে এই রাসুল পাকসালামকে দেখে একটা কথা উচ্চারণ করে দেবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূল এই কথা সে বলে দিবে যে আমি সাক্ষ্য দিতেছি আন্নাহু আব্দুল্লাহ তিনি আল্লাহর বান্দা ও রাসূল এবং রাসূল যেটা আমরা কালিমায় শাহাদে বলে থাকি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا এই যে আমরা শাহাদাতের মধ্যে শাহাদা বাক্য দিয়ে থাকি আল্লাহ রাসুলের ব্যাপারে সেই শাহাদা বাক্য আমাদের কোরআন মাজিদ এবং হাদিস শরীফ এই সকল কিছু মেনে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্নের সাথে সাথে আমরা বলে ফেলতে পারবো যারা আমরা মুসলমান আছি যে আশহাদু আন্না আবদুল্লাহ ও রাসুল তিনি আমার বন্ধাবন আল্লাহ রাসুল আমাদের নবী আমাদের রাসুল এই কথা আমরা বলতে পারবো মোমিন বন্ধা বলতে পারবে তখন তার সামনে যখন সে প্রশ্ন উত্তর দিবে তখন তার সামনে জাহান নামের জাহান নামের ছবি ধরে নিয়ে আসবে হ্যাঁ এটা কি ব্যাপার প্রশ্নের উত্তর দিয়ে দিল তারপর জাহান নামের ছবি তার সামনে জাহান নামের সামনে চলে নিয়ে আসবে তখন বলবে ফেরেস তারা যে ইলাম আকাদি মঞ্জুর তুমি লক্ষ্য করো ইলাম আকাদি হাজার মিনার নার এই জাহান নামের নাম তুমি লক্ষ্য করো তাকে নাম দেখানো হবে মুমিন বান্দা কিন্তু নাম দেখানো হবে দেখিয়ে কি বলবে তুমি যে ব্যক্তি তুমি অন্যায় করলে এই স্থানটা এই নামটা তোমার ভাগ্যে থাকা থাকতে পারত কিন্তু আল্লাহ পাক দয়া করে তোমার উপর খুশি হয়ে আব্দাল আল্লাহ আল্লাহ পরিবর্তন করে জাহান্নামকে জান্নাতে পরিণত করে তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ মুমিন মন্দা খুশি হয়ে যাবে হেসে দিবে আর ইয়ারাহু জামিয়ার ওয়ান্নাল মুনাফিক ওয়াল কাফের মুনাফিক এবং কাফের কাফের তো বেঈমান তার কোনো ইমান নাই সে আজীবন সে কি করলো কুপুরি কাজ করছে কিন্তু মুনাফিক একটা শ্রেণী আছে মুনাফিক রাসুলবাহাম হাদিস শরীফে এরশাদ করেন আয়াতুল মুনাফিক সালাসা তিনটা আলামত রয়েছে মুনাফেক ইজা হাদ্দাসা কাজাবা যখন সে যত কথা বলে কথায় কথা মিথ্যা বলে আমাদের সমাজে লোক আমরা আছি কথায় কথায় অযথা মিথ্যা বলি না এটা মুনাফেকের আলামত ওয়াইজা ওয়াদা ওয়াহলাফা যদি কোনো ওয়াদা করে সে খেলাপ করে ওয়াদা ভঙ্গ করে দেয়